আসসালামু আলাইকুম আজকে আমরা বেসিক কম্পিউটার সায়েন্সের একটি বহুল আলোচিত এবং সবথেকে বেশি পরীক্ষায় এসেছে এরকম একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক কম্পিউটার সায়েন্সের block diagram of computer block block diagram of computer এই ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের মধ্যে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা সর্বপ্রথম তিনটি পার্ট পাব number one input number two output and number three CPU এই তিনটি অংশে হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের অংশ আবার এই একই question block diagram of CPU দিয়ে আরেকটি কোশ্চেন হয় মোট দুইটি কোশ্চেন যদি আমরা ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার পড়ি তাহলে আমাদের দুইটি কোশ্চেন একসঙ্গে পড়া হয়ে যাবে সেটি হচ্ছে এই সিপিউকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে C U control unit A L U arithmetic logic unit আর একটা হচ্ছে মেমোরি বা স্টোরেজ ইউনিট এই মোট তিনটি যদি আমাদের ব্লক ডায়াগ্রাম অফ সিপিউ বলে তাহলে আমরা এই তিনটি নিয়ে আলোচনা করব যেহেতু ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার এই তিনটি অংশ নিয়ে গঠিত তাই আমরা আগে এই অংশটা নিয়ে আলোচনা করব এই অংশটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের মানে প্রায় ফিফটিরও বেশি অংশ হয়ে যাচ্ছে যেটি একটি কোর্শনও আমরা কাভার করতেছি এরপর আমরা ইনপুট এবং আউটপুট নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি সেটি নিয়ে আমরা একটু টাচ দেব ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা এখন পড়াশোনায় প্রবেশ করি ইনশাআল্লাহ এই ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের পুরো ভিডিওটি দেখার জন্য আমার দেওয়া লিঙ্ক ইউটিউব লিঙ্কের মধ্যে সবাই অবশ্যই সংযুক্ত থাকবেন এই ইউটিউবের মধ্যেই এই ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের পুরো লেকচারটি আপলোড করা হবে ইনশাআল্লাহ আপনারা সকলে এই ইউটিউবের সঙ্গেই থাকবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার টিউটোরিয়াল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ